এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আমাদের ডেইলি কনভারসেশনের আরেকটা পার্ট শিখব বল আমরা কিন্তু প্রতিদিন কথা বলার সময় আমরা কিন্তু এমন অনেক ধরনের কথা বলি লাইক আমার এটার পাশাপাশি এটাও ভালো লাগে এই কাজটা করার পাশাপাশি আমি এই কাজটা করব সো এই যে আমরা যখন দুইটা কাজ একসাথে যুক্ত করব লাইক এইটার সাথে সাথে এটাও ভালো লাগে তখন আমরা ইংলিশে সেটাকে কিভাবে বলবো বল কোনো কিছুর সাথে বা পাশাপাশি বোঝাতে ব্যবহার করা হয় as well as as well as well so কি কোনো কিছু কোনো কিছু সাথে বা পাশাপাশি বোঝাতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয় সো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই ফর ইনস্ট্যান্স বলতে পারি যে I like I like pink color I like pink color as well as as well as white color. So I like pink color as well as white color. আমি পিঙ্ক কালারের পাশাপাশি হোয়াইট কালার পছন্দ করি ওয়াল সো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই এখন আমি বলছি she is beautiful she's beautiful as well as as well as she is intelligent সে is beautiful as well as she is intelligent সে সুন্দর হওয়ার পাশাপাশি সে বুদ্ধিমান ওয়েল এই যে আমি দেখেন দুইটা কথা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করে বলে ফেললাম আমরা অনেক সময় কিন্তু পাশাপাশি সাথে সাথে যে পাশাপাশি সাথে সাথে যে এই কাজটা করার পাশাপাশি এটা ভালো লাগে আমরা অনেক সময় এরকম কথা কিন্তু বলি নর্মালি ইউজুয়ালি আমরা এগুলো বলে থাকি যে আমরা আর এই কাজটার পাশাপাশি এই কাজটা ভালো লাগে এই কালারটার পাশাপাশি এটা ভালো লাগে মানে দুইটা কাজ দুইটা জিনিস যখন আমরা পাশাপাশি বা সাথে সাথে বলবো তখন আমরা ইউজ করব as well as well that's all for today thank you so much for watching this video দেখা হবে নেক্সট ভিডিওতে so see you in next video till then ঠিক আছে আসসালামু আলাইকুম